সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা মাসিক পেমেন্টটা করবেন সেটা আমি আজকে ক্লাসের ভিতরে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে তো এটা একদম সহজ এটা যে কেউ করতে পারবে এটা আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারেন অথবা আপনি ল্যাপটপ দিয়ে করতে পারেন বা কম্পিউটার দিয়ে করতে পারেন দুটাতেই সেম একই একই সিস্টেম ওকে সেটা কিভাবে আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন যদি ওয়েবসাইটে না পান তাহলে এখানে গুগলে এসে লিখবেন new life learning IT institute বা নামটা একটু ভালো করে দেখে নিন দেখেন এখানে আমাদের প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসছে এখানে আপনারা এখানে ক্লিক করবেন ওকে ওয়েবসাইটটা চলে আসছে এখানে এখানে ক্লিক করবেন অথবা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের ইউআরএলটা এবং ইউটিউবে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমরা এখানে নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে এখানে দুইটা পেমেন্ট দেওয়া আছে সকল কোর্স ভর্তি চলছে ওকে এখানে যারা ফোরটি পার্সেন্ট দিয়ে অ্যাডমিশন হতে চায় তাদের জন্য এটা এই অপশনে যেতে হবে এবং যারা প্রতি মাসে যারা পেড স্টুডেন্ট যারা ইতিমধ্যে স্টুডেন্ট হয়ে গেছে তাদের একটা মান্থলি ফ্রি থাকে এটা তাদের এখানে এসে দিতে হয় এখানে দেখেন লেখা আছে মাসিক পেমেন্ট এখানে আমরা ক্লিক করব যেহেতু আপনি মাসিক পেমেন্ট আমাদের দুই হাজার টাকা যদি কারোর প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এখানে মিনিমাইজ করতে পারেন ম্যাক্সিমাম প্রাইস করতে পারেন এখানে তাহলে আমাকে একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটে আইসা এটা কমপ্লিটলি করে ফেলতে হবে বা কনফার্ম করতে হবে যদিও এটা সমস্ত ডিটেলস আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকবে ওকে যাই হোক আমরা এখান থেকে মাসিক পেমেন্টটা করতে চাই তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এখানে দুই হাজার টাকা থাকবে আমরা দুই হাজার টাকা অ্যাড টু কার্ট করবো ওকে তো এখানে করার পরে এখানে দেখেন আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেছে আমরা এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করব ভিউ কার্ড ভিউ কার্ডে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা কোর্স আছে যদি কারো ক্ষেত্রে এরকম প্রবলেম হয় তাহলে এখান থেকে একটা ক্লোজ করে দিবেন থাকবে বাকি একটা sorry for that okay sorry undo undo okay আমি আবার একটু চলে যাই হ্যাঁ আমাদের একটু প্রবলেম হয়েছে আমার দুইটা চলে আসছিল জানি না কেন আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে এখানে মাসিক পেমেন্টের উপর ক্লিক করব মাসিক পেমেন্ট এখান থেকে আমরা অ্যাড টু কাট করব অ্যাড টু কাট করার পর ভিউ কার্ডে চলে যাব ভিউ কার্ড থেকে আমরা এখানে যেহেতু আমাদের দুইটা কোর্স মানে দুইটা অ্যাড হয়েছে আমরা চাচ্ছি একটা কেটে দিব আর বাকি মাসিক পেমেন্টটা থাকবে দুই হাজার টাকাটা ওকে এটা করার পরে আর যদি আপনার কুপন কোড থাকে তাহলে আপনি কুপন কোড দেবেন আর যদি কুপন কোড না থাকে নো প্রবলেম আপনার নিচে দেখা লেখা আছে প্রসেস টু কো চেক আউট তো এই কুপন কোড যারা অ্যাডমিশন হতে হয় তাদের জন্য এটা আপনাদের জন্য না এখানে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে যেমন আপনার নাম ঠিকানা দেয় আর সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম নাম ঠিকানা city phone number email address এগুলো দেওয়ার পর আমি নিচে থেকে আপনি আমার আপনার যে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখবেন অথবা আমাদের নাম্বারটা উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে দিবেন আর নিচে আপনার ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবেন অথবা আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঝামেলা শেষ এখানে বিকাশ নগদ রকেট মোটামুটি সবকিছু সাপোর্টেড আপনি এখান থেকে যদি নগদে করতে চান তাহলে নগদে টিকমার্ক করলে নগদের অপশন চলে আসবে যদি বিকাশে করতে চান বিকাশ রকেট করতে চাইলে রকেটে তো একই নাম্বার তো আমরা এখানে সমস্ত কিছু দেওয়ার পর আমরা এখানে আমাদের কোডটা দিয়ে দিলাম দেওয়ার পরে প্লেস দা অর্ডার অর্ডারটা কমপ্লিটলি এখন হয়ে যাবে ওকে এখানে বলতেছি email address already use okay এটা ইতিমধ্যে হয়ে গেছে ইমেল অ্যাড্রেসটা একবার ইউজ হয়ে গেছে আমি একটা কাজ করি এখানে আমাদের ফুল ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয় নাই দেখছেন আমি একটু ভুল করছি তো নিতেছে না ওকে এবার নিবে দেখেন প্লেস দা অর্ডার আমরা ক্লিক করি প্লেস দা অর্ডারে ওকে আমাদের কিন্তু অর্ডারটা নিয়ে নিছে জিমেল যদি আপনি ভুল দেন বা কোনো তথ্য ভুল দেন সেক্ষেত্রে কিন্তু নিবেন না তো এখানে দেখেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে অর্ডার নাম্বার এত অর্ডার নাম্বার হচ্ছে তেইশশো ছিয়াশিটা তো বিকাশ এটা টোটাল অ্যামাউন্ট তো সবকিছু এখানে আপনি দেখতে পাবেন এবং আপনাকে কনফার্ম মেসেজ তো পাঠানোই হবে এখানে সমস্ত তথ্য আপনার থাকবে এইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন